একটা ছেলে পাবনায় বাড়ি হাসেম তার নাম নিউ মুসলিম সোসাইটিতে যখন আমি সেন্সরের কাজ করতাম মদিনায় ইউনিভার্সিটিতে অধ্যয়নকালীন সময়ে নিউ মুসলিম সোসাইটিতে আমাকে বাংলা ক্যাসেট এবং বই পুস্তক এডিটিংয়ের কাজ দিয়েছিল ওই বেচারারা আমার নামে মিথ্যা অভিযোগ দিয়েছিল আন্না হুইয়া তাকাল্লাম উমুরা সিয়াসা ফিয়াসনায় খোদবাতিল জুমা আমি মদিনার বিশাল এক মসজিদে খোদবা দিতাম তো বলছেন উনি খুদ্বার মধ্যে রাজনৈতিক বক্তব্য দেয় আন্নাহু ইউহারিদুল উম্মাল আল খুরুজ শ্রমিককে ধর্মঘট করবার জন্য উস্কানি দেয় তিনি সৌদি সরকারকে খোদবার মধ্যে গালিগালাজ করেন তিনটা অভিযোগ খুব মারাত্মক তিন অভিযোগ দিয়ে দিছে আমার নামে যারা দিয়েছে তারা হলো দিন কায়েমের ঠিকাদার যারা বামপন্থী রামপন্থী যারা নাস্তিক্যবাদে বিশ্বাসী যারা সেকুলারিজমে বিশ্বাসী তাদের কথা বাদ দিলাম যারা ইসলামপন্থী তারা এই তিনটা মিথ্যা অভিযোগ মদিনা ইউনিভার্সিটিতে আমাকে দিয়ে দিল যখন আমার বক্তৃতা শুনে হাজার হাজার মানুষ আহ্লাদিস হয়ে যাচ্ছে তখন তাদের গাজালা শুরু হয়ে গেল তখন আমাকে মদিনা ইউনিভার্সিটিতে বহিষ্কার করার জন্য রিপোর্ট করে দিল আল্লাহর ফজল কর্মে তিনটা অভিযোগ তদন্ত করে বেকসুর খালাস পাওয়ার পরে নিউ মুসলিম সোসাইটিতে আমাকে সেন্সরের কাজ দিল আলহামদুলিল্লাহ যত বাংলা ওয়াজ ক্যাসেট আর বই আমি কারেকশন করে দিব তারপরে সেই বইগুলি অনুমোদিত হবে পশ্চিম বাংলার প্রখ্যাত লেখক শেখ আব্দুল হামিদ ফাইজি হাফেজাহুল্লাহ তার অগণিত লেখনী আমাদের দেশের মাঝাবি আলেম তারা মদিনা ইউনিভার্সিটি পড়েন বর্ণচোরা আহলাদিসের লেবাস পরে হেঁটে বেড়ায় তারা আব্দুল হামিদ ফাইজির বইকে তাসলিমা নাসরিনের সাহিত্যের সাথে তুলনা করে বলছে আব্দুল হামিদ ফাইজির বই বাজারে দেওয়া যাবে না এর মধ্যে তাসলিমা নাসরিনের লেখার সাথে মিল আছে মিন কিছু জায়গার মধ্যে ভাষাগত কিছু শালীনতার কিছু কমতি ছিল শালীনতার কিছু কমতি দুই এক জায়গায় ছিল যার ফলে এরা তাসলিমা নাসরিনের সাহিত্যের সাথে তুলনা করে তার বইগুলি অচল করে রেখে দিয়েছে এবার আমার নামে রিপোর্ট দিয়ে দিল মোসা আলাইসাল্লামকে যখন মারার জন্য ফেরাউনের লোক গেল এবারে এমন ব্যবস্থা আল্লাহ করে দিলেন যে মুসার মার চাকরি হলো ফেরাউনের বাড়িতে ফেরাউনের বাড়িতে মুসাল্লাহ সাল্লামের মায়ের চাকরি ডিউটি কি নিজের ছেলেকে নিজে দুধ পান করাবে বাড়িতে দুধ পান করালে পুলিশ ধরে আর ফেরাউনের বাড়িতে যে দুধ পান করাবে মার বেটা রয়্যাল প্যালেসে থাকবে আর নিজের বেটাকে দুধ পান করিয়ে এবার বেতন তুলবে ফেরাউনের বাড়ি থেকে আল্লাহ যারা রিপোর্ট দিল আমার নামে তাদের বই ক্যাসেট এবার আমার হাতে চলে এলো আমি অনুমোদন করে দেব কারেকশন করব তারপর চলবে আব্দুল হামিদ ফাইজি সাহেবের বইগুলো দু একটা জায়গায় একটু শালীনতার কমতি ছিল সেগুলি কারেকশন করে আমি জমা দিয়ে একটা রিপোর্ট তৈরি করে দিলাম আরবিতে যে এই বই যদি বাজারে ছাড়া যায় গোটা মুসলিম বাংলা ভাষী জাতি উপকৃত হবে আল্লাহর ফজল কর্মে বইগুলি আরব দেশ থেকে ছাপানো শুরু হলো আলহামদুলিল্লাহ এখন সব জায়গাতেই আব্দুল হামিদ ফাইজি সাহেবের বইগুলি পাওয়া যায় আলহামদুলিল্লাহ এই মাঝহাবিরা কতটুকু ভয়ানক এবং আহলাদিসদের প্রতি বিদ্বেষ পোষণকারী তাদের ভিতর অ্যানালাইসিস করলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন লেবাস সে ভালো যতনই করুক না কেন বলছিলাম সেই নিউ মুসলিম সেন্সর বোর্ডে সোসাইটি বোর্ডতে যখন কাজ করি ওর একটা ছেলে হাসেম নাম ওকে ডাকে বস হাসেম তুমি আসো এদিকে এরকম করে এসে দাঁড়ায় থাকে সোজা স্যার বলেন আরে সোজা হয়ে দাঁড়া বসের সামনে গিয়ে এরকম বাঁকা হয়ে দাঁড়ায় থাকে সোজা হয়ে দাঁড়া বসের সামনে বাঁকা হয়ে কেন কোনো মানুষের সামনে তোমার মাথা নত হবে না সোজা হয়ে দাঁড়ায় কথা বলো আপনারা আমরাও এই কাজ করব। যখনই কাউকে ডাকবেন হয়তো আপনার গাড়ির ড্রাইভারকে ডাকলেন সে এসে এইভাবে না একটু নিচু হয়ে দাঁড়াইলো মানে সোজা হয়ে দাঁড়াও তারপর কথা বলবো আর মদিনায় গেলাম প্রথম জুমা পড়তে ইচ্ছামতো জমজমের পানি পান করে প্রথম কাতারে খোদবা শুরু হওয়ার আগেই যা হইবার তাই হইল জমজমের পানি ইচ্ছামতো মনের আবেগে পান করেছি এখন যেতে হবে একটু ইউরিনালে যাব কিভাবে এইভাবে একটু নত হয়ে যাওয়া শুরু করলাম এক আরাবিয়ান বলে দাঁড়াও মানুষের সামনে রুকু করো কেন বলে আমি তো রুকু করি নাই নয় মুরব্বী লোক বসে আছে তো তাদের আদব আছে না কিসের আদব রুকু হবে আল্লাহর সামনে মানুষের সামনে রুকু হবে না তো যাব কিভাবে বলছে এইভাবে ধরো জামা এইভাবে ধরে ওর গাড়ের উপর দিয়ে পাও দাও গাড়ের উপর দিয়ে পাও দিয়ে ডিঙ্গিয়ে যাও ওর যদি মান সম্মানে হানি ঘটে ও যেন মসজিদে না ঢোকে মসজিদে কোনো মান সম্মানের হানি ঘটবার কিছু নেই রাখালের পায়ের সাথে মনিবের পা লাগবে রাজার পায়ের সাথে প্রজার পা লাগবে এটা হলো আল্লাহর ঘর মসজিদের বিধান তার মানে আরব দেশের লোক মাথা নতকে পছন্দ করে না এবার মাথা কোনো মূর্তির সামনে নত হবে না কোনো গাছের সামনে নত হবে না কোনো পাথরের সামনে নত হবে না কোনো সিমেন্টের খাম্বার সামনে নত হবে না নত হবে কোথায় আল্লাহর সামনে ইব্রাহিম আলহি সালাম তার ব্রেনে ভিতরে স্ট্রাইক করলো তিনি বাবাকে জিজ্ঞেস করলেন মা হ্যাঁ আন্তুমলাহা কোথায় পেয়েছেন এগুলি বলেন আমার বাপ দাদা করেছে আমি পেয়েছি ইব্রাহিম আলহিসালাম বলে দিলেন জলদ গম্ভীর স্বরে আপনার বাপ দাদা ভুল করেছেন এগুলি কশিন কালেও ঠিক নয় এরা আপনার কল্যাণ অকল্যাণ উপকার অপকার করবার কোনই ক্ষমতা রাখে না শুরু হয়ে গেল সমাজের সাথে দ্বন্দ্ব ইব্রাহিম আলহিসামকে বহুবার মারবার চেষ্টা করলো কিন্তু মারতে সক্ষম হলো না এবার বের করে দিচ্ছেন বাড়ি থেকে যখন বের করে দিচ্ছেন ইব্রাহিম আলাইসাল্লামকে তিনি ইরাকের তদানীন্তন কালের কালেদিয়া শহরের মেন গেটে দাঁড়িয়ে বেরিয়ে যাচ্ছেন ইরাক থেকে বাপ এবং তার জাতিকে উদ্দেশ্য করে সেই দিন এক সংক্ষিপ্ত ভাষণ দিয়েছিলেন আল্লাপাক সেই ভাষণ সুরাতুল মুমতাহিনায় কোট করে রেখে দিয়েছে أعوذ بالله من الشيطان الرجيم قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده قد كانت لكم أسوة حسنة في إبراهيم তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে মাহু আর যারা ইব্রাহিম আলাইসাল্লামের সঙ্গী সাথী তাদের মধ্যে উত্তম আদর্শ রয়েছে এখান থেকে আয়াতের ওয়াল্লাদিনা মাহু এই অংশ থেকে দুইটি জিনিস জানা গেল এক নম্বর জিনিস জানা গেল ইব্রাহিম আলাইসাল্লাম উত্তম আদর্শ তার সঙ্গী সাথীরাও উত্তম আদর্শ যখন ভালো মানুষের সাথে থাকে তখন সেও ভালোর কাতারে চলে যায় গত রমাদানের আগের রমাদানে মালিটুলায় প্রোগ্রাম ছিল আহলাদিস আন্দোলনের মহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিফ স্যারের সাথে সফর সঙ্গী হিসাবে শাহ মকদুম এয়ারপোর্ট থেকে শাহজালাল এয়ারপোর্ট একই সাথে একই সফরের ডোমেস্টিক ফ্লাইটে আসা হচ্ছে আমি আমানুল্লাহ আর মহতারাম আমির জামাত doctor Asadullah Ghalib sir doctor Asadullah Ghalib স্যারের বোর্ডিং পাসের মধ্যে ভিআইপি মেরে দিল আর আমার বোর্ডিং পাসের মধ্যেও VIP I am also VIP আমিও ভিআইপি কেন ভিআইপির সাথে থেকে ভিআইপি চোরের সাথে থাকবেন আপনার চোর ডাকাতের সাথে থাকলে ডাকাত ভালো মানুষের সাথে থাকলে ভালো মানুষ আল্লাহ পাক বলছেন কোন মাস সদেকিন ভালো মানুষের সাথে থাকবো ইব্রাহিম আলাহ সাল্লামের সাথে থাকার কারণে ইব্রাহিম আলাহ সাল্লামের সঙ্গী সাথীরাও কী হয়ে গেলেন উত্তম আদর্শ মাহু তার সঙ্গে যারা আছেন তারাও তোমাদের জন্য উত্তম আদর্শ ইব্রাহিম আলাইসাল্লামের সঙ্গী হওয়ার কারণে এই মর্যাদা তারাও পেয়ে গেল আল্লাহ এখান থেকে আর একটা জিনিস জানা গেল সঙ্গী সাথী ছাড়া ইসলাম হবে না